আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করি তাদের অনেকেই আছে যাদের প্রোফাইলে পাঁচটা বা দুইটা বা চারটা কাজ করার পরে দেখা যায় যে ওয়ান স্টার কোনো বায়ারে ওয়ান স্টার দিয়ে চলে যায় যেমন এরকম ওয়ান স্টার দিয়ে চলে যায় এই ওয়ান স্টারগুলো মূলত বেশি দিয়ে থাকে হচ্ছে আপনার যদি আমাদের এশিয়া মানে যেমন Bangladesh India Pakistan Philippine Nigeria এবং ইসরায়েল এদের কাজগুলো করেন তাহলে আপনার ওয়ান স্টারের চান্সটা সবচেয়ে বেশি থাকে যদিও ভালো কাজ করেন তারপরে দেখা যায় যে আপনাকে ওয়ান স্টার দেয় বা টু স্টার বা ফোর স্টার দেয় তাদের কাছে আসলে কাজগুলো ভালো লাগে না কারণ ভালো লাগে না কারণ হচ্ছে তাদের টাকা দিতে একটু মানে সহজ কথা পোড়ায় ঠিক আছে তো এদের থেকে সবসময় সাবধান থাকবেন আর হট সবগুলো এরকম হয় না কিছু থাকে এরকম হয় তো অনস্টার পেলেই যে আপনার মন ভেঙে যাবে আপনি আর কাজ করতে পারবেন না এরকম কোনো কথা নাই আপনি অনস্টার পাওয়ার পর আমি অনেক প্রোফাইল দেখছি যারা অনস্টার পাওয়ার পর থেকে তাদের প্রোফাইল উপর দিকে চলে যাচ্ছে মানে এমনভাবে উপর দিকে উঠছে যে অর্ডার পাইতেছে তো পাইতেছে এমনও গিয়ে দিন গেছে কারো কারো যে দশটা পনেরোটা করে অর্ডার ঢিলি পড়ছে তো অনস্টার পেলেই যে এরকম আপনি ভেঙে পড়বেন এর এর কোনো মানে নাই ঠিক আছে অনস্টার পেলে আপনার করণীয়গুলো কী কী সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো সমস্যা নাই কিন্তু এখন অনস্টারটা কোনো ম্যাটার করে না আপনার দশটা কাজ করলেন একটা বাইরের সাথে আপনার ঝামেলা হইল তো দশজন আপনাকে ভালো বলল একজন আপনাকে খারাপ বলল তাহলে কি আপনি খারাপ হয়ে গেলেন এটা কখনো না কারণ হচ্ছে আপনাকে বাইরেরাও জানে যে সবাই একরকম হয় না সবার কাজ সবার ভালো লাগবে না তো দশজন যেহেতু ভালো বলছে একজনেরটা কোনো কিছু ম্যাটার করে না তো এখানে একটা আমার স্টুডেন্ট কাজ করছে করার পর যেটা হয়েছে বাইরের সাথে একটু ঝামেলা হয় কাজটা ছিল ওয়েব ডেভেলপমেন্টের মোটামুটি তার নাইনটি পার্সেন্ট কাজ করা কমপ্লিট হয়ে গেছিল তো মানে ধরতে গেলে এক পার্সেন্ট কাজ কম ছিল নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এক পার্সেন্ট কম আসছিল সেই জন্য বায়ার বলছে যে আমাকে এক পার্সেন্টই করে দিতে হবে নয় আমি তোমার অর্ডারটা ক্যান্সেল করে দেবো আমি বললাম যে দেখো কাজ যেহেতু করছো এই কাজটা ও হয়তো কোনো ব্রেকআপ রাইকা তো এটা আবার ডেলিভারি দিয়ে দিবে মানে ও এটা দিয়ে অন্য কাউরে দিয়ে ঠিক করে নিয়ে ও কম প্রাইজে করে ফেলবে তুমি এটা একটা কাজ করো তুমি এটা ডেলিভারি দিয়ে দাও বায়ারকে ডেলিভারি দিয়ে দাও বায়ার অ্যাকসেপ্ট করলে করবে নয় আমাদের মানে পারমিশন ছাড়া তার টাকা নিতে পারবে না গেলেও টাকা নিতে হবে সাপোর্ট টিমে সততা যাচাই করে টাকা নিতে হবে এত সহজ না তো আমরা বললাম বলার পরে বায়ারটা কাজটা অ্যাকসেপ্ট করছে কিন্তু দেখা যাচ্ছে যে বায়ার আমাদেরকে ওয়ান স্টার ফিডব্যাক দিচ্ছে তো ওয়ান স্টার ফিডব্যাক দেওয়ার পরে আমার স্টুডেন্টের তো মন ভেঙে গেছে এখন বলতেছে আমি এখানে কাজ করব না কাজ করলে আমার প্রোফাইল ওয়ান স্টার আমি বললাম যে ওয়ান স্টার কোনো ম্যাটার না ওয়ান স্টারে কিছু যায় আসে না এখন ওয়ান স্টারের ক্ষেত্রে ওর যেটা সমস্যা হয়েছে ওর যেহেতু নতুন অ্যাকাউন্ট ফোর পয়েন্ট শুধু ফোর পয়েন্ট আছে এখনও আরও তিনটা মেবি তিন থেকে চারটা রিভিউ নিতে হবে তাহলে তিনি বাই রিকোয়েস্টটা করতে হবে আর যদি আদার্স আপনাদের যদি বা তোমাদের যদি কারো অ্যাকাউন্টে যদি এরকম প্রবলেম হয় যে আপনাদের অনেকগুলো রিভিউ আছে তো অন স্টার পাইছেন সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ বাই রিকোয়েস্ট করতে হবে আপনার হয়তো কাজ পাওয়ার সম্ভাবনাটা কিছু কমে আসতে পারে আবার কারো ক্ষেত্রে কাজটা বেশি মানে পায় ঠিক আছে কারো ক্ষেত্রে এটা করবে কারো ক্ষেত্রে এটা পারবে এখন যদি আপনার প্রোফাইল থেকে বাই রিকোয়েস্ট না করা যায় তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে চার থেকে পাঁচটা বা তিন থেকে চারটা রিভিউ নিতে হবে নিয়ে অ্যাকাউন্টটা ঠিক করতে হবে আর যদি তা নিতে না পারেন তাহলে যদি আপনার বাই রিকোয়েস্ট করার অপশন থাকে তাহলে আপনি বাই রিকোয়েস্ট করবেন দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন Twitter LinkedIn Pinterest others marketplace যেখানে আছে আপনি ওই মার্কেট প্লেসগুলোতে মার্কেটিং করবেন আপনার গিকগুলো নিয়ে করে ওইখান থেকে আপনি বায়ারগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে পারেন তো এখানে হচ্ছে দুইটা তিনটা পয়েন্ট হলো আরও যদি চান আপনি আপনার পুরাতন বায়ারদের যদি কাজ করে থাকেন তাদেরকে এস এম এস করবেন যে দেখো আমার আমি তোমার কাজগুলো করে দিতে চাচ্ছি আমি এখন ফ্রি আছি তাহলে তুমি তোমার কাজ যদি থাকে আমাকে দাও আমি কাজগুলো করে দিই এমনও বায়ার থাকবে যে ঠিক আছে তাদেরকে ফ্রি সার্ভিস দিবেন বলেন যে ফ্রি করে দিব কারণ কাজ করার পরে তারা টাকা দিবে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই তা আপনি কন্টিনিউ এভাবে কাজ করে যাবেন আর ভাইয়ারদের সাথে কখনোই কোনো মানে বাজে ব্যবহার করা যাবে না আর অনেস্টা কোনো কিছু যা আসে না যদি আপনি বাজে ব্যবহার করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনার প্রোফাইলটা ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে ব্যান্ড করে দিবে আপনাকে রিপোর্ট করলে সমস্যা অনেস্টা কোনো কিছু যায় আসে না অনেস্টা পাইছেন আপনি আরও দুই তিনটা রিভিউ নেন রিভিউ নিলে দেখেন যে এটা নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে যাবে রিভিউটা এটা কোনো কিছু না আমি বললাম যে আপনারা ওয়ান স্টারে কোনো কিছু না আপনারা ভালোভাবে কাজ করে যান দশজন বাইরের ভিতরে একজন ওয়ান স্টার দিতেই পারে তাতে কোনো কিছু ম্যাটার করে না এটা না হতাশ হওয়ার কিছু নয় আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে এটা কোনো ব্যাপার না আর আপাতত আপনার করণীয় ওইগুলা করলেই হয়ে যাবে তো সমস্যা নেই আপনারা আপাতত এইভাবে কাজ করে যান আর বাইরদের যতটা সম্ভব যদি আপনার যদি মনে হয় ঝামেলা হচ্ছে তাহলে আপনি যেটা করবেন বাইরের কাজটা ক্যান্সেল করে দিতে পারেন যদি বেশি অ্যামাউন্টের কাজ থাকে তাহলে ধরেন একশো ডলারের একটা অ্যামাউন্টের কাজ তো বাইরে ভালো লাগছে আবার খারাপ লাগছে আপনি ডেলিভারি দিয়ে দেবেন ধরেন আপনাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করলো একশো ডলার অর্ডার অ্যাকসেপ্ট করলে বিশ ডলার ফাইবার নিয়ে যাবে তাহলে আশি ডলার কিন্তু থাকলো আশি ডলার থেকে যদি আপনাকে অনেস্টারও দেয় নো প্রবলেম আপনি পাঁচটা রিভিউ নেন অনেস্টার চলে যাবেন নিচের দিকে ওই পাঁচটা রিভিউ দিকে আরও দশটা বাইরে আসবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই রিল্যাক্সে শুধু কাজ করবেন আর অনেস্টার নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই এরকম অনেক প্রোফাইল দেখছি আমি যারা অনেস্টার পাওয়ার পরে কিন্তু অনেক ভালো পজিশনে চলে গেছে ঠিক আছে তো ডন্টরি শুধু কাজ করবেন ঠিক আছে তো আপাতত মার্কেটিংগুলো করে যান তো আপনার সোশ্যাল মিডিয়াগুলো বড় করে যান আর বাইরে কোর্সগুলো করে যান তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে ওকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।